সারা দেশে নাই কক্সবাজারের মহান মে দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে পেকুয়ায় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখা শাখার আহ্বায়ক এইচ এস নুরুল আফসার সভাপতিত্বে উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজমগীর সহ অন্যান্যরা বক্তব্য দেন